আনারস চলবে আনারস আনারস বলতে দিবেন আনারসে আনারস আনারস বলতে দিবেন আনারসে বলতে আনারসে আনারস কই যাবে না আনারস বলতে কানাডা কানাডা কানাডা কানাডা এটা সাউথ গোয়ার ঘাটটা